আর বলিস না দোস্ত মনটা খারাপ রে কেন কি হয়েছে স্কুল লাইফও শেষ করলাম কলেজ লাইফও শেষ করলাম এখন ভার্সিটি লাইফও কি আমার গার্লফ্রেন্ড ছাড়া যাবে দোস্ত একটা ব্যবস্থা কর যে আরে কালকে তো চলতে হ্যাঁ তুই একটা মেয়েকে একটা ফোন দিবি তো ফোনটা নেয় কিস করবি কালকে সত্যি তুই কালকে এটা করে দেখ ইনশাল্লাহ সাকসেসফুল হবে তুই করে দেখ কালকে ওকে দোস্ত হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাকে কিসের সাজা পেতেই হবে আমি দেখে নিব আর তুই দেখিস যা একটু সামনে গিয়ে দেখি কপালে কি আছে I love you I love আমি গোষ্ঠী গিলাই ওরে বাবা রে এই তুই আমাকে চিনস আমি হিরে আলমের মেয়ে তোর নামে গ্রামে কি শুনি এলাকার মেয়েদেরকে কিস করছ আমার কাছে বিচার আসছে এইভাবে চলতে থাকলে গ্রামের মানুষ আমাকে ভালোবাসা দিবস হেত তোর ভালোবাসা বস এই মেয়ে তুই বল ওর কি বিচার করা ও আমারে কিস দিতে আমি